বেঁচে থেকে লাভ কি বল তোকে ছাড়া ও ধর বছর ধরে রাস্তা ধর মেরে বেঁচে থেকে লাভ নে দোলা দোলা